অলাইট গাইস আজকের এই ভিডিওতে অনেক বছর পর আবারও আমার কাছে আছে ফ্রি ফায়ারের চার বছর পুরনো ওল্ড গেম প্লে আর এই গেম প্লে থেকে চার বছর পুরনো ওল্ড প্লেয়ারদের ইউআইডিয়া সার্চ করে দেখবো যে তাদের কাছে হিপ হপ সাকুরা বা অন্যান্য কোনো রেয়ার বান্ডিল আছে নাকি তারা সেই সময় ফ্রি ফায়ার শুধু মজার জন্য ইনস্টল করে কয়েকদিন খেলেই ডিলেট করে দিয়েছিল আর গাইস সামনেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কিন্তু সকল ভিডিওর থেকে খুবই স্পেশাল হতে চলেছে সাথে আজকের এই ভিডিওতে কিন্তু ফার্স্ট টাইম আমি আমার ইউআইডি এবং আইডিটা দেখাবো আর গাইস শুরু করার আগে জানতে চাই আপনি কি ব্রাজিল সাপোর্টার নাকি আর্জেন্টিনা সাপোর্টার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে সো লেটস এ ভিগেইন অলরাইট গাইস আমাদের ফার্স্ট ক্লিপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিজন ওয়ানের সাকুরা বান্ডিল পরা এই প্লেয়ারটির সামনে একটি ইনিমি অ্যান্ড গাইস দেখতে দেখতে প্লেয়ারটা ইনিমিটাকে নক করে দিল আর গাইস মজার একটি বিষয় হলো ইনিমিটাও সিজন ওয়ানের সাকুরা বান্ডিলটা পরে আসিল আর গাইস এখানে দেখতে পাচ্ছেন তার সামনে আরো একটি ইনিমি অ্যান্ড মজার বিষয় হলো এই ইনিমিটা সিজন টুর হিপ হপ বান্ডিলটা পরে আছে দেখতে দেখতে এই ইনিমিটাকেও সে নক নক করে দিল বাট দুঃখজনক বিষয় হলো দূরে থেকে অন্য একটি নিমি তাকে নক করে দিল এন্ড গাইস সেই দূরে থাকা কাঙ্ক্ষিত নিমিটা এতটাই প্রো ছিল যে দেখতে দেখতে তাদের ফুল স্কটকে সে একাই ফিনিশ করে দিল আর সাথে সাথে তাদের ফুল স্কটের স্পেক্টিং সেই কাঙ্ক্ষিত নিমিটার উপর চলে আসলো তো গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সময় সিজন টু চলতেছিল বাট সে সেই সময় সিজন টুর ইলেট পাসটা নেয়নি বাট গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে সেই সময় সিজন ওয়ানের ব্যাকপ্যাক এবং সাকুরা বানিলের হেডটা পরে আসিল সো গাইস চলুন বেশি দেরি না করে এই প্লেটার ইউএডি গেমে গিয়ে সার্চ করে দেখি যে তার কাছে এখন কি আরো কোনো রেয়ার বান্ডিল আছে বা সে কি এখনো গেম খেলে না খেলে না আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারটা আট দিন আগে অ্যাক্টিভ ছিল যাই হোক চলুন তার প্রোফাইলটা ইন্সপেক্ট করা যাক প্রোফাইল আসার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই চার বছর আগেকার ওল্ড প্লেয়ারটি মারাত্মক একটি অ্যানিমেশনের সাথে এন্ট্রি নিতেছে যদি আমরা তার ড্রেসআপ কম্বিনেশনের কথা বলি প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি সে সিজন ওয়ান এর one of the most rare Sakura বান্ডিলের হেডটা পরিয়ে রেখেছে পরিয়ে রেখেছে এখানে সিজন থ্রি লেট সেই ডেঞ্জারাস বডিটা হাতে রয়েছে মারাত্মক একটি সাইতের স্কিন ওভারঅল আপ কম্বিনেশন কন্ডিশনটা জাস্ট পুরাই আগুন যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন তার লেভেল হয়ে গেছে বর্তমান ছিয়াত্তর লাইক উনত্রিশ হাজার প্লাস আফতারটা এখানে দেখতে পাচ্ছেন সেই রিয়ারেস্ট সিজন থ্রি লেট পাসের এবং ব্যানারটা সিজন ওয়ান লেট পাসের যদি আমরা তার বেসের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন একটি বাদে সবগুলো লেট পাসই তার নেওয়া আছে আর গিলিসের কারণে আই থিঙ্ক তার সবগুলো বেজেস দেখাচ্ছে না ওভারঅল আইডিটার মধ্যে বর্তমান কোনো কিছুরই কমতি নেই যাই গেছে আপনাদের ফ্রি ফায়ার আইডির কার লেভেল কত অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে চাই কার লেভেল সবচেয়ে বেশি তো গাইস আমাদের নেক্সট ক্লিপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো দুটো হিপ হপ বান্ডিল পরা প্লেয়ারের মুখোমুখি সংঘর্ষ এন্ড গাইস দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত হিপ হপ ইনিমিটা প্লেয়ারটাকে ফিনিশ করে দিল আর সাথে সাথে তার স্পেক্টিং সেই কাঙ্ক্ষিত হিপ হপ ইনিমিটার উপর চলে আসলো তো গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারটার নাম এমজে ফাইভ এবং সে হিপ হপ বান্ডিল তো পরেই আসিল যাই গাইস চলুন এই প্লেয়ারটার ইউএডি গেমিং গিয়ে সার্চ করে দেখি যে বর্তমান তার কাছে কি আরো কোনো রেয়ার আইটেম আছে বা সে কি এখনো গেমে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারটা আঠারো ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল যেটা খুবই ভালো কথা ওয়েট গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারটার নাম গেমিং তালহা আর তার নাম নামের পাশে ভি বেস মানে এটা রিয়েল গেমিং উইথ তালহা দুশো রুপিয়া দে আর পঞ্চাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং যাই গেছ চলুন তার প্রোফাইলটা ইন্সপেক্ট করা যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই চার বছর আগেকার ওল্ড প্লেয়ারটি মারাত্মক একটি অ্যানিমেশনের সাথে এন্ট্রি নিতেছে ভাই চার বছর আগেকার ওল্ড গেম প্লে থেকে গেমিং উইথ তালহা ভাইয়ের আইডিটা পেয়ে যাবো এটা জাস্ট এক্সপেক্ট করিনি গেছ যদি আমরা তার ড্রেস আপ কম্বিনেশনের কথা বলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে সেই রিয়ারেস্ট মিস্ট্রি সব বান্ডিলের ব্ল্যাক হেয়ারটা লাগিয়েছে লাগিয়েছে এখানে most rare season four elite পাসের এশিয়ান স্কাফটি পরে রয়েছে এখানে ফ্রি ফায়ারের সবচেয়ে demanding T shirt I mean hip hop বান্ডিলের টি শার্টটি হাতে রয়েছে full max Cobra MP forty overall dress up কম্বিনেশনটা জাস্ট পুরাই এপিক অ্যান্ড এটাই আই থিঙ্ক তার পারমানেন্ট ড্রেস আপ জায়গায় যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন তার লেভেল বর্তমান চুহাত্তর লাইক বত্রিশ হাজার প্লাস আফতাটা দেখতে পাচ্ছেন সিজন থ্রি লেট পাসের এবং ব্যানারটা সিজন টু লেট পাসের সাথে ভি ব্যস্ত রয়েছেই যদি আমরা তার বেসের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন ফুল গোল্ডেন প্রোফাইল যেটা দেখতে খুবই ভালো লাগতেছে একটা জিনিস খুবই অবাক লাগতেছে যে চার বছর পুরনো পুরনো ওল্ড গেম প্লে থেকে তার আইডিটা পেয়ে যাবো এটা জাস্ট এখনো বিশ্বাস হচ্ছে না যাই গেছে তার ড্রেস আপ কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লাগে আর আপনাদের কার কার কাছে ফুল ম্যাক্স কোব্রামি ফটি আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো গাইস আমাদের নেক্সট ক্লিপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেটটা তার সামনে থাকা এই গাড়ির ভেতর একটি ইনিমির উপর উড়া উড়াধুরা ফায়ার করতেছে বাট সে আই থিঙ্ক বুঝতেই পারতেছে না যে দূরে থেকে একটি ইনিমি তাকে ড্যামেজও দিচ্ছে ড্যামেজ খেতে খেতে এক পর্যায়ে সে নকি হয়ে যায় আর দেখতে দেখতে সে ফিনিশও হয়ে যায় আর সাথে সাথে তার স্পেক্টিং তার টিমমেটের উপর চলে আসে হ্যান গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি তার টিমমেট ন নক হয়েই পড়ে আছে আর গাইস প্লেয়ারটার বেসের দিকে একবার লক্ষ্য করেন সেই সময় সে সিজন থ্রির ইলাট পাসটাও নিয়েছিল সাথে সেই সময়ও তার লেভেল সাতান্ন ছিল না জানে বর্তমান তার লেভেল কত হয়ে গেছে যাই গেস চলুন এই প্লেয়ারটার ইউএডি গেমে গিয়ে সার্চ করে দেখি যে বর্তমান সে গেমে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে চল্লিশ মিনিট আগে অ্যাক্টিভ ছিল যেটা খুবই ভালো কথা যাই গেস চলুন তার প্রোফাইলটা ইন্সপেক্ট করা যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে মারাত্মক অ্যানিমেশনের সাথে এন্ট্রি হচ্ছে সেই চার বছর আগেকার নখোয়া প্লেয়ারটির যদি আমরা তার ড্রেস আপ কম্বিনেশনের কথা বলি এখানে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন সেই সকলের ফেভারিট সেই মিষ্টি শপের হোয়াইট হেয়ারটা লাগিয়েছে লাগিয়েছে এখানে সিজন ফোর লেট পাসের এশিয়ান স্কাফটি পরেছে এখানে গোল্ডেন শেড বান্ডিলের সেই মারাত্মক বডিটি লাগিয়েছে just pant and hip hop বান্ডিলের শুজটা হাতে রয়েছে ইনকিউবেটরের সেই টপ ইউএমপির মারাত্মক স্কিনটি overall dress up combination just পুরাই গোল্ডেন গোল্ডেন যাই গে চার বছর আগে তো তার লেভেল ছিল মাত্র সাতান্ন বাট বর্তমান তার লেভেল হয়ে গেছে আশি লাইক একান্ন হাজার প্লাস আফতাটা দেখতে পাচ্ছেন সিজন থ্রি লেট পাসের এবং ব্যানারটা সিজন টু লেট পাসের যেটা একটা বেস্ট আফটার ব্যানারের কম্বিনেশন যাই যদি আমরা তার বেসের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন ফুল গোল্ডেন প্রোফাইল সাথে সে এই সিজনে বেজেস পারচেস করেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চোদ্দশো প্লাস বেজেস যেটা দেখতে খুবই ভালো লাগতেছে চার বছর ধরে প্লেয়ারটা এখনো গেমে একটি বাসে এটা দেখে খুবই ভালো লাগলো যাই গেস তার ড্রেসআপ কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা ইউনবির কোন স্কিনটা ইউজ করেন আমি মূলত ফ্রিতে দেওয়া এটা ইউজ করি এটাই সব থেকে বেস্ট লাগে যাই গেস আপনারা কোনটা ইউজ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তো গেছে আমাদের নেক্সট ক্লিপ এখানে আপনারা দেখতে পারসেন্ট প্লেয়ারটা তার সামনে থাকা একটি ইনিমিকে নক করে দিল অ্যান্ড অপর একটি ইনিমিকে মারারও পুরো চেষ্টা বাট দুঃখজনক ভাবে ইনিমিটাই তাকে এখানে নক করে দিল কিন্তু গাইস নক হওয়া প্লেয়ারটির টিমমেট এম সেভেন্টি নাইনের এক গুলিতে দুটো ইনিমিকে একসাথেই ফিনিশ করে দিল এখানে দেখতে পাচ্ছেন তাকে রিভাইভ করে দিল বাট দুঃখজনক বিষয় হলো এসপি না থাকার কারণে সে জোনের বাইরেই নক হয়ে এলিমিনেট হয়ে যায় আর সাথে সাথে তার স্পেক্টিং তার টিমমেটের ওপর চলে আসে অ্যান্ড গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি তার টিমমেটের নাম মিস্টার ট্রিপলার বাট ভি ব্যস্ত নেই আই থিঙ্ক ফেক ট্রিপলার যাই গাইস চলুন বেশি দেরি না করে এই প্লেয়ারটা অর্থাৎ ইউএডি বর্তমান গেমে গিয়ে সার্চ করে দেখি যে এটা রিয়েল মিস্টার ট্রিপল আর না ফেক ট্রিপল আর আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারটা বর্তমান অনলাইনে আছে যেটা খুবই ভালো কথা এন্ড গাইস এটা আমরা কি দেখতে পাচ্ছি তার নামের পাশে দেখি ভি বেস তার মানে এটা রিয়েল মিস্টার ট্রিপল আর যাই হোক চলুন প্রোফাইলটা ইন্সপেক্ট করা যাক প্রোফাইল আসার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই নতুন অ্যানিমেশনের সাথে এন্ট্রি নিল আমাদের মিস্টার ট্রিপল আর ভাই যদি আমরা তার ড্রেস আপ কম্বিনেশনের কথা বলি এখানে দেখতে পাচ্ছেন সে তার ফুল পারমানেন্ট ড্রেস আপটাই পরে রেখেছে যেটা অলওয়েজ পুরাই মারাত্মক লাগে যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন তার লেভেল হয়ে গেছে বর্তমান সাতাত্তর লাইক উনত্রিশ হাজার প্লাস আফতার ব্যানার তো নর্মালি আছে সাথে ভি ব্যস্ত রয়েছে যদি আমরা তার বেসের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন ফুল গোল্ডেন প্রোফাইল যেটা দেখতে খুবই ভালো লাগতেছে ওভারঅল তার আইডিটা অলওয়েজ পুরাই ক্রেজি যাই গেছে আপনাদের কার কার কাছে মিস্টার ট্রিপল আর ভাইয়ের এই খরগোশের মাথাওয়ালা বান্ডিলটা আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস আমাদের নেক্সট ক্লিপে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত একটি স্ক্রিনশট স্ক্রিনশটটি দুই অথবা দুই বিশের মানে আস আজ থেকে প্রায় দুই থেকে তিন বছর আগের স্ক্রিনশট এটা যারা একটু ওল্ড প্লেয়ার আছেন তারা হয়তো জানেন যে আগে প্রোফাইলের ইন্টারফেস এইরকম থাকতো যেটা দেখে আসলেই খুবই ভালো লাগতো যাই গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম ছিল রিয়া লেভেল বা অন্য লাইক মাত্র আটশো উনসত্তরটা আর দেখা যাচ্ছে প্লেয়ারটা মোটামুটি ইলাইট পাসও নিত যাই গেছে চলুন বেশি দেরি না করে প্লেয়ারটার ইউআইডি বর্তমান গেমে গিয়ে সার্চ করে দেখি যে প্লেয়ারটা মেয়ে নাকি ছেলে বা তার কাছে কোনো রেয়ার বান্ডিল আছে বা সে কি এখনো গেম খেলে না খেলে না আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারটা ঘোরার ওপর বছরে মারাত্মক একটি অ্যানিমেশনের সাথে এন্ট্রি নিতেছে আর গাইস তিন বছর পুরনো রিয়া নামের সেই প্লেয়ারটা মূলত আর কেউ ছিল না আমি নিজেই ছিলাম সেই সময় মূলত একজনের লাইক বাড়ানোর টিপস এন্ড ট্রিকের ভিডিও দেখেছিলাম সে বলেছিল মেয়েদের নাম রাখলে নাকি একদিনে এক থেকে দেড়শো লাইক পাওয়া যায় যাই হোক আগে ফ্রি ফায়ারের মধ্যে কত কিনাই করতাম যদি আমার ড্রেস আপ কম্বিনেশনের দিকে লক্ষ্য করেন এটা মূলত আমার সবচেয়ে ফেভারিট একটি কম্বিনেশন হোয়াইট ট্রিপল ফোর বিখ্যাত বানি বান্ডিলের হেড মিস্টার ট্রিপল আর বিখ্যাত বান্ডিলের বডি সকলের ফেভারিট জাস প্যান্ট অ্যান্ড স্যান্ডেলটা হাতে রয়েছে মিনা সার্ভারের জান আই মিন ক্রিজি বান MP forty overall dress up কম্বিনেশনটা আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি লেবেলের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন লেভেল আটষট্টি লাইক সতেরো হাজার প্লাস আফতার অর্থাৎ সিজন উনিশের ফায়ার পাসের এখানে দেখতে পাচ্ছেন বিয়ার র্যাঙ্কের heroic album ten and CS র্যাঙ্কের হিরোইক অ্যালবামও টেন মূলত যেদিন থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করেছি আই মিন থেকে পর্যন্ত বিয়ার র্যাঙ্ক এবং সিএস যতগুলো সিজন এসেছে সেই সব সিজনে হিরোইকে গিয়েছি যাইকে যদি আমরা বেসের দিকে লক্ষ্য করি আগে মূলত মোটামুটি সব ইলেট e পাসই e নিতাম বাট গেম ব্যান হওয়ার পর থেকে মূলত ইলেট e পাস নেওয়া ছেড়ে দিয়েছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ একশো একশো করে ব্যাজেস বাট কি মনে করে যেন এই সিজনে আর তার আগের সিজনে ভুলবশত ইলাট পাস নিয়ে ফেলেছি এখন হয়তো আপনারা অনেকেই বলবেন তোমার কোনো গিল্ড নেই বা তুমি তো কোনো গিল্ডেই নেই আমি নিজে মূলত কোনো গিল্ড বানাইনি আর যেই গিল্ডে ছিলাম খেলা পারি না বলে কিক মেরে দিয়েছে আপনারা যদি চান এই নুট প্লেয়ারটাকে গিল্ড ইনভাইট দিতে পারেন তো গাইস ওল্ড প্লেয়ারদের ইউআইডি সিরিজের যতগুলো ভিডিও আছে সেই সকল ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট তো মাস্ট থাকবেই জান ভাই আপনার ইউআইডিটা প্লিজ দেন আপনার ইউআইডি নাম্বার কি আপনার আইডি দেখান মূলত এই টাইপের কমেন্টই বেশি থাকতো সো আজকে ফাইনালি ইউআইডিটা দেখিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত ফ্রেন্ড লিস্ট ফুল না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব সমস্যা নেই আপনাদেরকে ফ্রেন্ড লিস্টে রাখবো বলে দশজন ফ্রেন্ড রেখে আর বাকি সবাইকে ডিলেট মেরে দিয়েছি যাই গেস ওভারঅল এটাই ছিল মূলত আমার আইডি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন অল গাইজ আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যাই গাইজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ